গণতন্ত্রকে হত্যা করছি তো ওরা এই বিএনপি জামার জোট নাহলে একটা নির্বাচিত রাষ্ট্রপতিকে আপনারা রাতের অন্ধকারে হত্যা করলেন হ্যাঁ আপনাদের মুখে এখন গণতন্ত্রের কথা আমাদেরকে শুনতে হয় আর ওই যে বারবার বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কারা করছে বলেন আজকে পঁচাত্তর সনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে আপনারা হত্যা করছেন আমার নাবালক শিশুকে হত্যা করছে আমি কোনোদিন বিচার করতে যাইতে পারি নাই আইন করে সেই আপনারা এটাকে এটা বন্ধ করে দিছে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা করি আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা জেলখানায় হত্যাকাণ্ড করছেন আপনার সেনাবাহিনী কর্মকর্তা সেনা সদস্যদেরকে আপনারা বিনা কারণে ফাঁসি দিচ্ছেন ওইটা কি বিচার বহির্ভূত ছিল